ও জান রে তোর লাগিয়া কান্দে রে পরা ও জান ও জান রে তোর লাগিয়া কান্দে রে পরা বুকের মাঝে লেখা রাখছি ও বুকের মাঝে লেখা রাখছি বন্ধুরে তোর নাম রে ও জান ও জান রে তোর লাগিয়া কান্দে রে পরা জান ও জান রে তোর লাগিয়া কান্দে রে পরা মনেতে মজাইলায় মারে ঘরে জ্বালা বাইরেও জ্বালা জ্বালা যে অন্তরে মন জানে না কোন প্রেমেতে মজাইলায় মারে ঘরে জ্বালা বাইরেও জ্বালা জ্বালা যে অন্তরে কত আশায় বান্ধা রাখছি তোর লাগিয়া ঘর রে ও জান রে তোর লাগিয়া কান্দে রে পর ও জান ও জান রে তোর লাগিয়া কান্দে রে পরা শত সপন দেখি দুই নয়নে কত ভালো বাসি তোরে আল্লাহ মাবুদ জানে তোরে নয়া শত সপন দেখি দুই নয়নে কত ভালো বাসি তোরে আল্লাহ মাবুদ জানে লাগিয়া কান্দে রে ও জান জান রে তোর লাগিয়া কান্দের রে বুকের মাঝে লেখা রাখছি বন্ধুরে তোর নাম রে ও জান ও জান রে তোর লাগিয়া কান্দে রে পরাণ ও জান ও জান রে তোর লাগিয়া কান্দে রে পরা